সবাই আশা করি সবাই ভালো আছেন আমি Asaduzzaman Rocky online earning guide চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক তো বন্ধুরা অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হলাম বেশ প্রায় চার থেকে পাঁচ মাস হলো কোনো ভিডিও দেই না বুঝবে তো আমার অনেক শুভাকাঙ্ক্ষী যারা আমাকে পছন্দ করেন ভালোবাসেন তারা এই সেভেন অঙ্ক দেখছেন যে আমি কেন ভিডিও দিচ্ছি না তো আমার একটু চিন্তা ভাবনা একটু অন্য ছিল যে কারণে ভিডিও দিতে অনেক লেট করতেছি আমার যেটা চিন্তা আপনাদের নতুন কিছু নিয়ে আসা চিন্তা নতুন কিছু বলতে গেলে আলতু ফালতু ভিডিও তো অনেক দেখলেন অনেক দিলাম অনেক ভিডিওতে দেখলেন কাজের কোনো ভিডিও আসলে দেওয়া হয় না তো আমি চিন্তা নিছি এখন আমি আপনাদের ফুল একদম ফুল প্যাকেজ সিপিএ মার্কেটিংয়ের যেটা আছে দিয়ে দেবো স্টেপ বাই স্টেপ আমি এখানে আপনারা যদি ধৈর্য ধরে ভিডিওর আমার প্রত্যেকটা এপিসোড দেখেন তো আমি প্রত্যেকটা এপিসোডে চেষ্টা করব সিপি এর খুঁটি যা কিছু আছে সব কিছুই দেখানো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা থেকে শুরু করে সেটা কীভাবে মার্কেটিং করব কোথায় মার্কেটিং করব এবং ফ্রি মেথড পেড মেথড দুইটাই দেখাবো তো আপনারা যদি ধৈর্য ধরে ভিডিওগুলো দেখেন তবে অবশ্যই ফ্রি মেথড এবং পেড মেথড দুইটাই শিখতে পারবেন তো যেহেতু অনেকগুলো কাজ দেখাবো একটা ভিডিওতে কখনোই কাজটা দেখানো সম্ভব না স্টেপ বাই স্টেপ প্রত্যেক দিনের আপডেটে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে যাবে তো আপনারা একটু ধৈর্য ধরে কষ্ট করে ভিডিওগুলো প্রত্যেক দিন দেখতে থাকবেন আশা করি ভালো কিছু করতে পারবো আমরা সবাই মিলে আর হ্যাঁ আমি চাচ্ছি একটা নিউ একটা টিম করতে যারা আসলে বিভিন্ন মার্কেট প্লেসে বা বিভিন্ন প্রতিষ্ঠানে কোর্স করে ধরা খাচ্ছেন কাজ ভালো মতো শিখতে পারছেন না তাদের নিয়ে একটা টিম করতে চাচ্ছি তারা চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন আমি সেখানে প্রতিনিয়ত ভিডিও আপলোড দেবো আপনার সেই ভিডিওগুলো দেখে খুব সুন্দরভাবে কাজগুলো শিখে নিতে পারবেন যে কোনো সময় ভিডিও থাকবে ভিডিও দেখে কাজগুলো শিখে নেবেন ঠিক আছে এবং এই ভিডিওগুলো যদি আপনারা ফুল দেখেন ভালোভাবে দেখেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা শিখতে পারবেন কিছু কিছু হলেও শিখতে আমি এবং আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি শুধু তারা শিখতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছে আমি যে ওয়েতে কাজ দেখাবো সেই ওয়েতে যদি কাজ আপনারা করেন তবে অবশ্যই আপনারা ইনকাম করবেন ইনশাল্লাহ এবং এটা করতে আমাদের সর্বোচ্চ সময় লাগবে এক মাস তো এক মাসের মধ্যেই আমরা করে ফেলব আর আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সবাই সেখানে জয়েন হয়ে যাবেন তো চলুন অনেক বকবক করলাম এখন কাজ শুরু করি কাজ বলতে গেলে আজকে তেমন কোনো কাজ দেখাবো না জাস্ট সিপিএ সম্পর্কে বেসিক কিছু আলোচনা করা জরুরি যদিও আপনারা অনেকেই জানেন কিন্তু জানার ক্ষেত্রেও এখানে অনেক কথা আছে যেমন অনেকেই আমরা জানি কিন্তু যারা জানে না তারা কি করবে তো আমার ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো যারা নিউ বিগেনার থেকে শুরু করতে চান তারা যেন ফুল শিখতে পারে সেই জন্যই তো এখন সবাই তো লকডাউন বাহিরে যাওয়া যায় না সবাই ঘরে বসে আছেন তো ঘরে যখন বসে আছেন চলুন না কিছু শেখা যায় চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো আমরা আজকে যেটা করবো সেটা হলো সিপি সম্পর্কে বেসিক কিছু আলোচনা করি যেগুলো জানা আমাদের জন্য দরকার সিপি এটা কি সিপি এর মিনিংটা কি আসে ঠিক আছে সিপিএ আসলে আমরা যেটা করবো সিপিএ তো সিপিএ আসলে যেটা হয় সিপিআর এর ফুল মিনিংটা কি তাই না অনেকেই আমরা জানতে চাই সিপি এর ফুল মিনিংটা কি তো সিপিআর এর ফুল মিনিংটা আসে সিপিআর ফুল মিনিং যেটা আসে সেটা হলো সিপিআর এর ফুল মিনিংটা যেটা আসে সেটা হচ্ছে প্রজেক্টের ফুল মিনটা হয় কস্ট পার অ্যাকশন তো আমরা কস্ট পার অ্যাকশন বলতে যেটা বোঝা যায় আমরা যে কোনো একটা কাজ মানে যে কোনো মার্কেট প্লেস থেকে একটা কাজ ধরবো সেই কাজের জন্য আমরা যে অ্যাকশন ফিল করবো যে কাজ কমপ্লিট করবো সেই কাজের বিপরীতে আমাকে একটা কস্ট দেওয়া হবে এই জন্য বলে হয় সিপিতে কস্ট পার অ্যাকশন বলে থাকি তো আসলে সিপিটা কাজ করে কি হবে সিপিটা কাজ করে যে হবে সেটা হলো আমরা প্রথমত আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আমরা একটা মার্কেট প্লেস অ্যাকাউন্ট থাকতে হবে তো একটা মার্কেট প্লেস ধরুন এটা একটা মার্কেট প্লেস এটা একটা মার্কেট প্লেস হ্যাঁ তো আমি এখানে একটু মার্ক করে দিই মার্ক করে দিলে সুবিধা হবে আপনাদের জন্য এটা একটা market place market market place এটা একটা মার্কেট প্লেস তো এই মার্কেট প্লেসে অনেক ছোট ছোট বড় ছোট খাটো বড় অনেক ধরনের কোম্পানি এদেরকে বিভিন্ন রকমের কাজ দিয়ে থাকে হ্যাঁ অনেক রকমের বিভিন্ন রকমের কাজ দিয়ে থাকে তো আমরা সেই কাজগুলো যেমন এর মধ্যে অনেক রকম ছোট বড় অনেক ধরনের ধরেন এইগুলো একটা কোম্পানি যেখানে আমরা অ্যাকাউন্ট করবো এগুলো বিভিন্ন ধরনের নেটওয়ার্ক এই মার্কেট প্লেসের মধ্যে আমরা খুঁজে পাবো যেমন ধরেন আমরা যারা ফ্রিল্যান্সিং করে থাকে তারা ফাইবার এরপর ফ্রিল্যান্সার ডট কমে অ্যাকাউন্ট করে নেয় এবং সেখানে বিভিন্ন ক্লায়েন্টরা কাজ দেয় সেই কাজগুলো নিয়ে আমরা কাজ করি এখানেও ঠিক তেমনই একটা মার্কেট প্লেসের মধ্যে অনেক ছোট বড় অনেক রকম কাজ দিয়ে থাকবে তো আমরা সেই কাজগুলো নিয়ে ওখান থেকে বেছে বেছে আমাদের জন্য কোনটা বেটার কাজ হবে সেই কাজটা করব ঠিক আছে তো এইটা হলো আমাদের ফার্স্ট কাজ হবে মার্কেট প্লেসটা সম্পর্কে ভালোভাবে জানা এবং সেকেন্ড কাজ যেটা হবে মার্কেট প্লেসের মধ্যে থেকে আমরা কিছু টা দুইটা নেটওয়ার্ক চুজ করে নেব সেই নেটওয়ার্কে আমরা কাজ করব ঠিক আছে যেমন আমরা দু একটা নেটওয়ার্ক আমরা সেখানে চুজ করে আমরা সেখানে কাজ করতে পারবো ঠিক আছে এখান থেকে আমরা বেশি এখানে অনেক নেটওয়ার্ক আছে তো আমরা কয়েকটা নেটওয়ার্ক এখানে চুজ করব চুজ করে যেখানে আমরা সিলেক্টেড ভাবে কাজ করব হ্যাঁ তো এই কাজ কাজগুলো করবো তো আমরা চলেন আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন এখন আমরা যেটা করব সেটা হলো আমরা একটু ব্রাউজার ওপেন করি ব্রাউজার ওপেন করে আমরা যেটা করবো আমরা সিপিএ নেটওয়ার্কটা সম্পর্কে বা সিপিএ এর প্ল্যাটফর্মে একটু ঘুরে আসব কোন কোন সিপিএ নেটওয়ার্কে আমরা কাজ করলে আমাদের জন্য ভালো হবে ঠিক আছে তো দেখি আমরা সেই জন্য চলে যাই অ্যাপিং ডট কম থেকে আমরা ঘুরে আসি অ্যাপিং অ্যাপলিং আসলে এখানে কোনো আমাদের অ্যাকাউন্ট করতে হবে না অ্যাপলিং ডট কমটা মূলত আসলে সিপিএর যত নেটওয়ার্ক আছে সবগুলো রিভিউটা দিয়ে থাকে এখানে রিভিউ করা থাকে দেখুন এখানে অনেক নেটওয়ার্ক আছে অনেক ছোটো বড় অনেক নেটওয়ার্ক আছে এখানে কিছু নেটওয়ার্কে আমরা চাইলেই অ্যাকাউন্ট করে ফেলতে পারবো আবার কিছু নেটওয়ার্ক আছে যেখানে আমরা চাইলে নেটওয়ার্ক অ্যাকাউন্ট করতে পারবো না যেমন আমাদের অনেকগুলো এখানে যেমন ধরেন এই যে এখানে একটা নেটওয়ার্ক আছে লস পলস এগুলো মূলত ডেটিং সাইটের জন্য লস প্লস এই লস প্লাসে কিন্তু আমরা চাইলে জন হতে পারি লস প্লাসে অ্যাকাউন্ট করতে আমাদের অন্য অ্যাকাউন্টে কাজ করছি কাজের অভিজ্ঞতা লাগবে টপ অফার্স এখানেও কাজ করতে কাজের অভিজ্ঞতা লাগবে তো আমরা প্রথমে যে অ্যাকাউন্ট সাইটগুলোতে অ্যাকাউন্ট করে কাজ করব সেইগুলোতে আই মনিটাইজ এখানেও কাজ করতে হয় আপনাকে অন্য অন্য কোনো নেটওয়ার্কে কাজ করছেন এমন একটা অভিজ্ঞতা লাগবে তো আমরা অভিজ্ঞতা বাড়ানোর জন্য প্রথমে যেগুলোতে কাজ করব সেই নেটওয়ার্কগুলো খুঁজে বেরবো যেমন আমি এখানে যদি সার্চ করি একটা নেটওয়ার্ক যেমন সিপিএ গ্রিপ সিপিএ গ্রিপ দিয়ে যদি সার্চ করি ও আমার মিস্টেক হয়ে যায় সিপিএ সিপিএ গ্রিপ দেখুন এই সিপিএ গ্রিপ এখানে চলে আসছে সিপিএ গ্রিপের এখানে অফার সফটওয়্যার ফোর পয়েন্ট এখানে আমাদের আরও কিছু ফলো করতে হবে র্যাঙ্ক স্টার মার্ক এগুলো আমাদের একটু ফলো রাখতে হবে ঠিক আছে র্যাঙ্কিংটা কেমন দেখেন এখানে অনেকেই রিভিউ দিয়ে দিয়েছে তো রিভিউগুলো নিচে চট করে আপনারা চাইলে রিভিউগুলো পড়ে নিতে পারেন এখানে offer five pay or five হ্যাঁ ট্র্যাকিং ফাইভ সাপোর্ট ফাইভ এখানে একজন এমডি সে একটা রিভিউ দিচ্ছে রিভিউগুলো পড়তে পারেন CP grip is the best CPA in the world the payment is on time the support is always at our dis disposal they're always answer our question personal I love CP Grip and team team specially John Wilson is the heart of CP grip thank you John Wilson continues like this আর এখানে কারণ এখানে অনেকেই কাজ করছে অনেকের আবার এই যে পেমেন্ট দিছে সেই পেমেন্টের রিভিউগুলো দিয়ে দিচ্ছে এই যে পিকচার এখানে দেখুন এই যে দেখছেন এখান থেকে কত ইনকাম করে থাকে এখানে মানে এখানে আর্ন করছে সে ছয় হাজার ছয় হাজার উনিশ ডলার এক মাসে এমটিডি অর্থাৎ এক মাসে ছয় হাজার উনিশ ডলার শুধুমাত্র সিপি গিফট থেকে আর্ন করছে ঠিক আছে এখানে আরও কিছু রিভিউ দেখা যায় দেখেন পেমেন্ট স্ট্যাটাস হ্যাঁ অল টাইম আর্নিং সে সতেরো হাজার নয়শো একাত্তর এবং টোটাল পেড সে করছে ষোলো হাজার নয়শো পঁচিশ পেন্ডিং ব্যালেন্স আছে তার এক হাজার ছেচল্লিশ মিনিমাম পে আউট পঞ্চাশ ডলারে করতে পারবেন ঠিক আছে তো এখন আমরা দেখি এখানে এর অফার র্যাঙ্কিং আছে four point double eight good pay out four point nine eight এটার ট্র্যাকিং যেটা বলা যায় ফোর পয়েন্ট নাইন এইট এবং support of four point eight nine always তো এখানে সিপি সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে এবং নাম্বার অফ অফার্স এখানে দুই হাজার প্লাস অফার আছে দুই হাজার প্লাস অফার বুঝতে পারতেছেন আপনারা কিছু দুই হাজার প্লাস অফার কত অফার এখানে থাকে আপনার ওয়ার্ল্ড ওয়াইজ অফার নিয়ে কাজ করতে পারবেন এখানে কমিশন টাইপ যেমন দেওয়া আছে কমিশন টাইপ কি কি ধরনের commission type CPS CP CPL এবং সিপিএস ঠিক আছে মিনিমাম পে আউট এটা দেওয়া আছে পঞ্চাশ ডলার পেমেন্ট ফ্রিকোয়েন্সি যেমন নেটলার তিরিশ নেট পনেরো net seven biweekly weekly এখানে তিরিশ দিনে পনেরো দিনে এবং সেভেন দিনে বা উইকলি উইকলি সাথে সাথে আপনি পেমেন্ট নিতে পারবেন পেমেন্ট মেথড যেটা আছে চেক পেপাল ওয়ার হ্যাঁ এস এস ডিরেক্ট ডিপোজিট এই এগুলো পেমেন্ট মেনন পেমেন্ট মেথড চেকের মাধ্যমে নিতে পারেন বা পেপাল থাকলে পেপালের জন্য ওয়ার ওয়ার অর্থাৎ আপনি যে কোনো ব্যাংকে ট্রান্সফার করতে পারেন এটা একটা সুবিধা আছে আপনার যদি বাংলাদেশি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট যদি থাকে সেই অ্যাকাউন্টে কিন্তু আপনারা এটাতে ডিপোজিট করতে পারেন এবং এটা রেফারেল কমিশনও পাবেন যদি আপনার রেফারেলে কেউ অ্যাকাউন্টে কাজ করে তো আপনার সেখানে ফাইভ পার্সেন্ট কমিশন অর্থাৎ কেউ যদি একশো ডলারে কাজ করে থাকে আপনার রেফারেল হচ্ছে সেখানে আপনি পাঁচ ডলার কমিশন পেয়ে যাবেন এবং tracking software tracking software in house property platform tracking link দেওয়া আছে এখানে এবং অ্যাফিলেট ম্যানেজার দেওয়া আছে এখানে রেটিং ডিস্ট্রিবিউশন দেওয়া আছে excellent two two nine very good two twenty four average zero zero four four nine offer pay out tracking তো আমরা যদি এমনিভাবে আমরা চাইলে অল ক্যাটাগরি এখানে অনেক ক্যাটাগরি ডেটিং সাইটের ক্যাটাগরি আমরা ডেটিং সাইট নিয়ে অবশ্যই কাজ করবো না অনেকেই তো রেডিং সাইট নিয়ে কাজ করে করলেন তো এখন আমরা রেডিং সাইট নিয়ে কাজ আর না করি ঠিক আছে এখানে প্রচুর অফার আছে প্রচুর নেটওয়ার্ক আছে আপনারা একটু কষ্ট করে আপনারা নিজেরা নিজেদের মতন করে নিজেরা নিজেদের মতো করে এগুলো একটু এখানে ঘাটাঘাটি করতে হবে মানে সবগুলো তো আমার একার পক্ষে দেখা দেখায় দেওয়া সম্ভব না তাই না এবার এখানে যদি আমি আরও কিছু দেখতে চাই সিপিএ গ্রিপ এবং CPA full CPA lead CPA একটু যদি সিপিএ লিড থেকে ঘুরে আসেন দেখি সিপিএ লিডে কেমন আমরা সিপিএ লিডেও চাইলে ইজিলি অ্যাকাউন্ট করতে পারি মানে এটাও খুব একটা ভালো একটা নেটওয়ার্ক অফার্স আছে four point eight nine payout four point double eight tracking four point eight seven support four point eight eight এখানেও অলমোস্ট দুই হাজার প্লাস অফার আছে আপনার কমিশন টাইপ এখানে আছে সিপিএ সিপিএল এবং কন্টেন্ট লকিং হ্যাঁ মিনিমাম পে আউট আছে পঞ্চাশ ডলার এখানে পেমেন্ট ফ্রিকোয়েন্সি আছে নেট তিরিশ নেট ভাই উইকলি এবং ইয়ারলি পেমেন্ট আপনি করতে পারেন আপনার রিকোয়েস্ট হ্যাঁ পেমেন্ট মেথড মানে হচ্ছে পেপাল ওয়ার পায়োনিয়ারে সাপোর্ট করতেছে সে ডিপোজিট এবং রেফার কমিশন ওই আগের মতোই ফাইভ পার্সেন্ট এবং ওখানে আবার অ্যাফিলিয়েট ম্যানেজার করছে আপনার অনেক হ্যাঁ just in lab multi film এবং পেমেন্ট সাপোর্টও আছে এখানে দেখেন কিছু রিভিউ করা আছে আপনারা রিভিউগুলো সুন্দরভাবে পড়ে নেবেন পড়ে আপনাদের মতো করে আপনারা কাজ করতে থাকবেন এবং আরও কিছু যদি পাওয়া যায় দেখি আপনার সিপিএফ হ্যাঁ সিপিএফ ফুল নেটওয়ার্কটা একটু ঘুরে আসি এখন সিপিএফ ফুল এখানে সিপিএফ ফুল যেটা আছে এখানে four point nine one offer payout আছে ফোর পয়েন্ট নাইন ট্র্যাকিং আছে four point eight five support আছে four point nine seven number of offer আছে একশো বাহাত্তর এখানে অত বেশি অফার নেই এখানে এখানে মিনিমাম পে আউট করতে পারেন একশো ডলারে এবং কমিশন টাইপ আছে সিপিএ এবং সিপিএল এটা ট্র্যাকিং সফটওয়্যার হ্যাশ অফার আছে তো আপনারা চাইলে এইভাবেই আপনারা ওই একটু ঘুরে নেবেন এবং আইমনি টেস্ট একটু ঘুরে আসি ঠিক আছে তো এখান থেকে আপনারা প্রত্যেকটা অ্যাকাউন্ট প্রত্যেকটা প্রত্যেকটা নেটওয়ার্কে আপনারা একটু ঘুরবেন ঘুরে ঘুরে দেখবেন এর রিভিউ কেমন রিভিউটা দেখে নেওয়াটাই বেটার নিজের মতো করে ঠিক আছে তো আজকে এ পর্যন্তই রাখতে হচ্ছে আজকে অলরেডি ভিডিও প্রায় সতেরো মিনিট হয়ে গেছে খুব বেশি বড় বড় ভিডিও আমরা দেবো না ছোটো ছোটো ভিডিও দেবো ছোটো ছোটো কাজ দেবো এবং ভালো কিছু শিখবো তো আজকের ভিডিও হয়তো একটু বোরিং হচ্ছে আপনাদের কাছে আজকে কোনো কাজ দেখালাম না জাস্ট একটু আলোচনা করলাম সিপিটা সম্পর্কে সিপি কীভাবে কাজ করে তো আমি আপনাদের ফুললি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনাদের একটু ধৈর্য ধরে বোরিং ফেলে আমি ওই খুব তেল মাখাই কথা বলে ভিডিও বানাতে পারি না যে কারণে হয়তো আপনাদের পছন্দ নাও হতে পারে কথাগুলো কিন্তু আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি আপনারা যদি ধৈর্য ধরে কথাগুলো শোনে এবং কাজগুলো দেখেন শেষ পর্যন্ত এবং লাস্ট ভিডিও আপলোড দেওয়া পর্যন্ত তবে অবশ্যই অবশ্যই আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং আমি টাইম নিচ্ছি আগামী এক মাসের মধ্যে আপনারা প্রত্যেক জনেই একটি করে পেমেন্ট উঠাতে পারবেন আমি যে ওয়েতে কাজ দেখাবো তো সবাই ভালো থাকুন নেক্সট ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করুন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে এবং শেয়ার করতে ভুলবেন না আর যত বেশি বেশি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন তত বেশি আগ্রহ করবে আমার ভিডিও বানাতে এবং আপনাদের ভালো কিছু দেওয়ারও ইচ্ছা আরও বাড়বে সো এখন আপনাদের ইচ্ছা আপনারা ভালো কিছু শিখবেন নাকি আলতু ফালতু কথা শুনবেন সেটা আপনাদের ইচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঘরে থাকুন সুস্থ থাকুন এবং করোনা বর্তমান অবস্থা তো খুবই খারাপ করোনা এবং বন্যা তো সবাই সবার দিকে নিজের দিকে খেয়াল করুন এবং নিজের স্বার্থ মতো অন্য মানুষকে সহযোগিতা করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং অনলাইন আর্নিং গাইড চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ